আজকে আমি এই বিজয়ের মাসে বলতে যাচ্ছিলাম إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه এই মুসলমান মক্কার ভিতরে প্রবেশ করে এই যে আমার রাসূল মক্কার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার রাসুলের যেই কি ছিল প্রোগ্রাম যে কর্মসূচি ছিল নাম্বার ওয়ান এক নম্বর ছিল দাহালা মক্কা ওয়া হাওলাল বাইত 60 ওয়া 300 মিয়ানুসুফ বাইতুল্লার চতুর্পাশে তিনশত ষাটটি মূর্তি ছিল মুসলমানদের বিজয়ের এক নম্বর কর্মসূচি আমার নবী নিজের হাতের লাঠি দিয়ে ওই মূর্তিকে কোচা মেরে বাং ভেঙে দিলেন এবং আমার রসুল কুকুরানের ওই আয়াত তেলাবাদ করতেছিলেন ওয়াকুল ইন্নাল আরো তালাবাদ করেছিলেন যা আল হাক্কু ওয়াজাহাকাল বাতিল যা আল হাক্কু ওয়া ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ এই কোরআনের আয়াত তেলাবাদ করে করে সাহাবায়ে কারাম এই মক্কা শরীফ থেকে তিনশত ষাটটি মূর্তি অপসারণ করে এই মক্কার ভিতরে তাওহিদ প্রতিষ্ঠা করেছেন শিরিক মুক্ত করেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের বিজয়ের নাম্বার ওয়ান কর্মসূচি মুক্তি অপসারণ করা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি কি মানে মিথ্যা কথা বলতেছি আপনারা পড়েন না ইসলাম ইতিহাসে মক্কার ভিতরে কয়টা মূর্তি ছিল সাতটা মূর্তি মক্কা বিজয়ী দিন ভেঙে চুরমার করে মক্কাকে মূর্তি মুক্ত করেছিলেন মুসলমান আমার নবী চিৎকার দিয়ে বলেন সুহার দুই নম্বর কর্মসূচি তাওয়াব আল্লাহ আকবর করে দিয়েন আল্লাহর শুক্রিয়া আদায় করেছেন মক্কা শরীর তাওয়াব করেছে তিন নম্বর কর্মসূচি নামাজের সময় হয়েছে আমার নবী বেলালকে অনুমতি দিল বেলাল অনেক দিন ধরে মক্কার ভিতরে আজান হয় না কত হাজার বছর হয়ে গেছে আজকে মক্কা বিজয়ের কর্মসূচি আজকে আজান দিতে হবে নমাজের টাইম হয়ে গেছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে ওটা আজান দিয়ে দাও তিন নম্বর কর্মসূচি আজান নাম্বার ওয়ান মূর্তি অপসারণ নাম্বার টু তাওয়াপ তিন নম্বর কর্মসূচি আজান নমাজ প্রতিষ্ঠা করা চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ আমার রাসুল চার নম্বর কর্মসূচি ইয়ামা আসারা কুরাইশ কুরাইশের বিরুদ্ধে কুরাইশকে সম্বোধন করে বলছিলেন মা তারাও রাইনি ফাইলুন বিকুম তোমরা কি মনে করো আজকে আমি মোহাম্মদ তোমাদের সাথে কি আচরণ করব। তোমরা তো আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ আমাকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করেছ আমাদের গরবারে লুটপাট করে খেয়েছ আজকে তোমরা কি মনে করো আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তোমাদের সাথে কি আচরণ করতে পারি সমস্ত মক্কাবাসীরা মাথা নিচু করেন তারা মুখ থেকেই শব্দগুলো বলেছে তারা বলেছে খাইরান ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছ থেকে কল্যাণ ছাড়া আর কিছু চাই না আপনার কাছে আমরা কল্যাণে আশা করি আহনকারী মন আপনি ছোটবেলা থেকে দয়াবান ছিলেন ছোটবেলা থেকে আপনাকে আপনার দেখেছি আপনি দয়াবান দয়ার সাগর আপনার ভিতরে আপনার ভিতরে সমুদ্রের মতো দয়ার সাগর জীবনে কোনোদিন প্রতিশোধ নিতে দেখি না ইয়া রসুল আল্লাহ আপনি হচ্ছে আখন কারিম শুধু আপনি আখন কারিম নয় ওয়াইবনু আখিম কারিম আপনার বাবা আবদুল্লাহ এরকম সম্ভ্রান্ত ছিল সম্মানিত ছিল দয়ার সাগর ছিল আপনি আপনার আবদুল্লাহর ঘরের মধ্যে দয়ার সাগরের ভিতরে দয়ার সাগর জন্ম নিয়েছেন সুতরাং আমরা আশা করছি আজকে আপনি আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করবেন না আমার রাসুল তাদের এই সুন্দর ভাষা শোনেন নম্র ভাষা শোনেন আমার রসুল বলেছিলেন ইজাহাবু যাও যাও আমি নবী তোমাদেরকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি আমার রাসুল চিরদিনের জন্য সকলকে ক্ষমা করে দিয়েছে চার নম্বর কর্মসূচি অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে চিৎকার দিয়ে বলুন সোহান এটা কার শিক্ষা আমার নবীর শিক্ষা বাইর আমার বন্ধুরা আমার আবার আল্লাহ পাক সুরায়ে নাসার নাজিল করে আল্লাহ স্বয়ং কর্মসূচি দিয়েছে ইদা যা আপনারা জানেন না বলেন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাত ইদা যখন যা আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ওয়াল ফাত বিজয় যখন আসবে ওয়ারা আইতান হে নবী আপনি দেখবেন ইয়াদুখুলুনা প্রবেশ করতেছে ফি ইল্লাহি আল্লাহর দিনে আফওয়াজা দলে দলে আমি শব্দ থেকে অনুবাদ করতেছি যাতে আপনারা বুঝতে পারেন আল্লাহ বলছেন যখন মুসলমানদের বিজয় হবে তখন দলে মানুষ ইসলামের ভিতরে ইসলামের সৌন্দর্য থেকে ইসলামের ক্ষমার সেই আচরণ থেকে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে চিৎকার দিয়ে বলেন গত যুবার মধ্যে দেখেন না ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই হিলটেক্স পাহাড় থেকে ঠিক কিনা ইসলামের সৌন্দর্য যদি আমরা আমার নবীর আদর্শ যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি যুদ্ধর প্রয়োজন হবে না মানুষ দল দল ইসলাম ধর্ম গ্রহণ করবে চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন ফাসাব্বি তাসবি পড়ো কি পড়ো তাস ফাসাব্বি বিজয় দাতার মালিক আমি বিজয় আমার হাতে বিজয় আমি দান করি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করা তাসবি পড়া ফাসাব্বি বিহামদি রব্বিকা আল্লাহর প্রশংসা করো তোমার প্রভুর প্রশংসা করো হামদ করো বেহামদি রব্বিকা ওয়াস্তা গফিরহু আল্লাহর কাছে তোমরা গুণামাপ চাও আমি যে তোমাদেরকে বিজয় দান করেছি তোমরা এবার সুযোগ এসেছে আল্লাহর কাছে ইস্তেগফার করো গুণামাপ চাও ইন্নাহু কানা তাওয়াবা আর আল্লাহ হচ্ছেন সকল তওবা গ্রহণকারী আমার আল্লাহ দয়াবান রহমান রহিম ইন্নাহু কানা তাওয়াবা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এ হচ্ছে আমাদের বিজয়ের কর্মসূচি আমার নবীর কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে এই বিজয়ের মাসে আমাদেরকে কর্মসূচি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করার পালন করবার তৌফিক দান করুক আমরা এখন স্বাধীন দেশে আমরা স্বাধীন দেশে স্বাধীন হয়ে বাস করতেছি ঠিক কিনা আমরা স্বাধীনভাবে ইসলামের পতাকাকে আল্লাহ তুমি এই জমিনের মধ্যে উদ্দিন করে দাও আমরা চাই এদেশের মুসলমান আমরা যদি ইসলাম গ্রহণ করেছি আমরা ইসলামের আংশিক না মেনে আমরা পরিপূর্ণভাবে যাতে আমরা স্বাধীনভাবে ইসলামকে ধর্মকে আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সহিত তৌফিক দান করছে বলে আমিন